আঙ্গেরে দেশে ওই দেখেন আমরা আর আমরা বিচার করেন হ্যাঁ। তুই আবার আইসো ছাড়া পরা রৌদের মধ্যে কোলায় কাম করতে পারি না তোর টেনশন রাত বারোটার সময় তুই মোর বৌদ্ধারে ফোন তুই মোর বৌদ্ধারে চাইছ তোর এ অনেক নিষেধ করছি তোরা অনেক বুঝাইছি তোরে না হয়ে কানে পড়াইছি আয় তুই গরিব মানুষ পোলাই কামড়ি ঠাড়া পড়া রৌদের মধ্যে ব্যাগ খাও সাতটা খাইতে দো হয়ে বিয়া দো তোর কত বুঝাইছি আশা করছি না পায় তোর অনেকবার বুঝাইছি তুই চাও কি মোর আয় কয়টা কমতে দিব হয়ে যাবি করতে তোর লাগাই তোর একদিন মরছে কদিন লাগে হুম আয় আর ওফার তুই আর আর যাবি আর মোর কত কত <laughs> দালইয়া হ্যাঁ, আচ্ছা, কি কোলায় কাম হরি দেখেন এই সাত আটটা কি ওরে এতবার নিষেধ করে তুই মোর বউদের দাস না দাস না ও মোর তুই সস না নিয়ে লইছো তুই কি দাদা দাদা ওরে আজ উঠিস হনো হনো হনো মারা লাগবে না আগে হনো হনো ওরে তো ওরে ছাড়বো আরে বাবা আমি যা কই হনো দাদা ওরে মোর কথা হইছে কি হ্যাঁ। মোর আইতে একটু ঘুমত তেরি যা ওর পান্ডে মোর বল পান্ডে ও হারে কি ছোট ছোট ইডার চাই টিনের উপর কুট করে মারে কইরে কইরে পর মোর ঘুম তো আই না ও খালি ভাবসুর ফুসুর মারে আমরা হ্যাঁ। চশমার আট গান সহ দিয়া প্রেম করতে হ্যাঁ? চশমার হাত গান দিয়া প্রেম করতে

তোমাক বাইরে না ওই বাইরে ধানের লই যাইছি কোলাই ঠাডা পাড়া রৌদের মধ্যে আই সোনার চাঁদ বিকলা গুগু ওই তার পাড়াই বাইরে কি হাতে নাতে করছি বোঝো না আগে তো বিশ্বাস বোঝো না কই না হ্যাঁ বুঝি না সোনার চেন গলায় দিয়াও হ্যাঁ। বিচার হ্যাঁ। হ্যাঁ, এই এলাকার মানুষজন বলাই লই যা ভুল হইছে এই এই এই বেড়ার বউ তোমার দ্বারা সুস্থ থাকতে পারে না কা আমরা বিচার করেন মোর আল্লাহর দোষ এর বড় দোষ নাই হের বউ কি তোমার ভোলায় হ্যাঁ মিস কল দে মোরে প্রত্যেক রোজ মিস কল দে একটা বিটটা কত কই হে কয় মুই মিস কল কি মুই কলই দে পারি না মোবাইল চালাতে পারি না হেই যে কয় কোনটা বিশ্বাস করমু তোমার তোমার বউদার মোবাইল আছে মোবাইল তো কো আছে এই হেই মোবাইলের নাম্বার জানে মনে হয় জানো মোর মেসেঞ্জারে সেটিং করে মেসেঞ্জারে সেটিং করে হেই জিনিস তো ফোন ধরি ও এই এদিকে আও হ্যাঁ এদিকে আও

এ তো মোর মিস কল দে রাইতে মিস কল দে তুমি বলতে কল দে ব্যাক কল গেছে মিথ্যা কথা আসবে আজকে মারি এবারে আউ কাউ করে গেলাম ওবারে যাই নাই তো বুই একটা আচ্ছা, তাজা মিথ্যা কথা কই যাই নাই তোর মাথা ঠাড়া পড়বে তোমার যদি আন তুই কেমনে আয় তে হারবানে কেমন কাল দেই এম কত কা কাকু ভুল হইছে হ্যাঁ আর আবা হ্যাঁ আর আবা আর আবা এদিকে এটা কি আবা তুমি কি এর বউ কি তোমার বলায় না তুমি হাত দাও হ্যাঁ? রাইতে মিস কল দে রাইতে মিস কল দে হ্যাঁ। এই মাথা সৌদ হরি কথা করতে না রাইতে মিস কল দে তুমি কি জান না হ্যাঁ এই মিস কল দে তুমি রাইতে বারোটা একটার সময় আবা হ্যাঁ। এখানে নেথায় কমে দোহানে থায় দোহানে

এর সাথে সম্পর্ক স্কুল জীবনে এটি সম্পর্ক স্কুল জীবন থেকে সম্পর্ক করে হ্যাঁ। দেখলাম ওই বেটার বিচারে লই গেছি ওই বেটার বললে বলে হেলাকে বলে কথা কয় লই গেছি হ্যাঁ। এই হাতে হাতে এখন ওই যে এখন তোমার কি হওয়া দরকার তুমি জানো তোমার আগে বিয়ে আছে হ্যাঁ বউ আছে আছে তা বউ থাকতে তুমি আরেকজনের সংসার ভাঙো কেন কে আছে সেখানে চেয়ারম্যান সাহেব আচ্ছা কাকুর সাথে আলাইকুম সালাম চেয়ারম্যান সাহেব কি খবর ভালো আছেন ভালো আছেন বসেন কি কি সালিসি কি কি হয়েছে আপনার কি নাম আমার নাম মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাগ সোহাগ আপনার ওনার বউর সাথে পরকীয় করে জি এই পরকীয় করে হাতে নাতে এরা ধরছে এলাকার মেম্বার সাহেব কই আছেন না মেম্বার সাহেব হাতে না দেখছেন সচক হ্যাঁ, হ্যাঁ দেখছি দেখছি তাই এখন কি বিচার হলো লাঠি ফিটে করুন 100 লাঠি করুন এই সাইডে এই দাঁড়ান এই পিছনে আমার পিছনে আন আমরা তো আপনি কি আপনার বক্তব্য বলছেন বক্তব্য বক্তব্য পাইছি ওনার বক্তব্য পাইছি ওনার বোর্ডারে ওনার বোর্ডারে ও যায় যায় ডিস্টার্ব করে আমি পাহেরা দিয়েও রাখতে পারি না ফাঁক বিচার করছেন হ্যাঁ, হ্যাঁ, একশো জুতা একশো লাঠি বিচার দেন একটু হ্যাঁ, না একটু না মোরাও মোরাও মোরাও আর করবি আর করবি এই ক

ওম নারীর গবি হেলে আপনার বউরকে বুঝাইবেন ওর জীবনে এদিকে আসবে না যদি এদিকে আসে হাত পাও কাটি আপনারা সবাই দিবেন মেম্বার ঠিক আছে চেয়ারম্যান সাহেব ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান মেম্বার চলেন আমরাও যাই চলেন